তো ছোট্ট বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে তো তো আজকে তোমাদেরকে কি শেখাবো তোমরা নিশ্চয়ই ওপরে যে ছবিটি দেখে ঢুকেছো আমার ভিডিওতে তো বেশি কথা না বলে তোমাদের তো আমি এক থেকে কুড়ি পর্যন্ত তোমাদের একে চন্দ্র লিখে দেখাবো তো তোমাদের এই ভিডিওটাকে শুরু থেকে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে কোথাও ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিছু বুঝতে পারবে না তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক এক থেকে কুড়ি পর্যন্ত লিখে নিচ্ছি তো প্রথমে এইরকমভাবে এক তো এইরকমভাবে দুই তারপরে আছে তিন তারপরে আছে চার পাঁচ ছয় সাত আট নয় তো এটা তোমরা এটা কি তোমরা নিশ্চয়ই চিনতে পারছো তো আমি চেনা তোমাদেরকে চেনাচ্ছি না তোমরা চিনে নেবে আর এটা কি তোমরা কমেন্টে আমাকে জানাবে তো একের পিঠে শূন্য বসালে হচ্ছে দশ তো তোমরা নিশ্চয় জানো তারপরে আমাদের আছে একের পিঠে এক এগারো এক একের পিঠে দুই তার মানে বারো একের পিঠে তিন তার মানে তেরো একের পিঠে চার তার মানে চোদ্দ একের পিঠে পাঁচ তার মানে পনেরো একের পিঠে ছয় মানে ষোলো একের পিঠে সাত মানে সতেরো একের পিঠে আট তার মানে আঠেরো একের পিঠে নয় তার মানে উনিশ আর লাস্টে দুয়ের পেটে শূন্য তাহলে হচ্ছে কুড়ি তো এর পরের ভিডিওটা দেখার জন্য তারপরে থাকবে একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত তোমাদেরকে দেখাবো তো সেই জন্য ভিডিওটায় একটা লাইক করে দাও তো তোমাদের লাইকের জন্য আমি ডেডিকেটেড ওই ভিডিওটা বানাবো তো তোমরা নিশ্চয় বুঝতে পারছো এক থেকে কুড়ি কীভাবে লিখতে হয় তো ভিডিওটায় একটা লাইক করে দাও আর একুশ থেকে পঞ্চাশ যদি লেখা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে তো গাইস আজকের জন্য এইটুকুই তোমাদের সাথে আর একটা ভিডিওতে দেখা হচ্ছে